হাই ফ্রেন্ডস আমি প্রতাপ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিউব বাগ আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি নাটকের নাটকটি আপনারা উপভোগ করুন এবং আমার এই চ্যানেলটি গ্রো করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলটি লাইক করুন যাতে আমি আরও এরকম ভিডিও আপলোড করতে পারি তো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাব সো লেটস গো পায় তাহলে হলে পট পট করে মেরে ফেলে বাবা রে আমার কোনো ব্যায়াম নেই বাবু প্রাণ নিয়ে কিন্তু কিন্তু রোজ হাতে করতে আর পারবো না পারবো না কিন্তু কি করি বাবা বুদ্ধি এসেছে ওই ওই বেটা আস্ত চুরি করে ঘরে বসিয়ে রেখে দেবো ঘরে ডিম দেবে সেই ডিম আমি খাবো ওরে বাবা

Mama!

मार करून उठ रे লোকরা ছেলে মাইকের কাছে মাইকের কাছে চিল্লাচ্ছে Oma! Hey! মিড ডে মিলের দেখছিস তো তোর পেটটা কেমন ব্যাক প্যাক ব্যাক প্যাক মতো করিয়ে চলেছে করিয়ে চলেছে people. <laughs> Ciro Corneiro.